আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না আপনার আমার নেত্রী যিনি বঙ্গবন্ধুর কন্যা তিনি আপনার আমার নেত্রী যিনি জাতির পিতার কন্যা তিনি আমরা সবাই তারে চিনি যার তুলনা নাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই এই বিশ্ব যারে করে গণ্য আজকে তার কারণেই আমরা ধন্য এমন একজন নেত্রীর জন্য এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই যেই পদ্মা সেতু নিয়ে আমি সারা পৃথিবীতে দেখি নাই অনেক বড় বড় স্থাপনা পৃথিবীতে হয়েছে কিন্তু পদ্মা সেতু নিয়ে এত প্রশংসা এত আলোচনা এত গান এই পৃথিবীতে কোনো স্থাপনা নিয়ে হয় নাই মাননীয় স্পিকার যেটা বাংলাদেশে হয়েছে এবং আমরা গেছি তুমি অবিচল দৃঢ় প্রতিজ্ঞ তুমি ধূমকেতু বঙ্গবন্ধু দিয়েছেন দেশ তুমি দিলে মর্যাদা পদ্মা সেতু পেরিয়ে সকল অপশক্তি শত সহস্র বাধা পদ্মা সেতু মাথা উঁচু করে করা আত্মমর্যাদা মাথা নোয়াবার নয় বাঙালি যেহেতু তুমি দিয়েছ বঙ্গবন্ধু দিয়েছে দেশ তুমি দিয়েছ পদ্মা সেতু স্বপ্ন দেখিয়েছিলে স্বপ্ন পূরণ করেছ নিজেদের সামর্থ্যে স্বপ্নের সেতু গড়েছ পৃথিবী তাকিয়ে রয় মাথা নোয়াবার নয় বাঙালি যেহেতু বঙ্গবন্ধু দিয়েছেন দেশ তুমি দিয়েছ আমাদেরকে মর্যাদা পদ্মা সেতু আজ সারা দেশ মিলেছে দক্ষিণের সাথে এই মেল বন্ধন হলো সূচিত তোমারই হাতে অদম্য অকুত ভয় জয় বাংলার জয় ধ্বনিত জয়েতু বঙ্গবন্ধু দিয়েছেন দেশ তুমি দিলে মর্যাদা পদ্মা সেতু এটা আমাদের আত্মমর্যাদা সারা বিশ্বের কাছে এই মাথা উঁচু করে দাঁড়ানোর নামই হচ্ছে এটা শুধুমাত্র সেতু নয় এটা আমাদের আত্মমর্যাদা এক ধরনের ক্লাসে ছাত্র থাকবে দেখবেন লিখতে পারে না পড়তেও পারে না কিন্তু যদি বলা হয় আইতো একটু ব্ল্যাকবোর্ডে যে লিখাটা মুছে দিয়ে যা ব্রাশটা নিয়ে এসে ধামাধাম মুছে দিতে পারে তা আজকের বিএনপির দশা হয়েছে তাই ভালো কিছু করতে পারে না লিখতে পারে না কিন্তু মুসাই খুব উস্তাত ওনারা সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার এই যে বলেন আপনাদের নেত্রী এই করছে ওই করছে পরিকল্পনা করছে ভিত্তি এই মিথ্যা কথা বাদ দেন এই সত্য কথা হলো এইটা সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার চোখ জুড়ানো মন ভুলানো দেখতে অতি চমৎকার বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার উপহার ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনার ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার প্রাণবন্ত বক্তব্য এবং গানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ